সম্মানিত উপস্থিতি খুদবার বিষয়বস্তু ইবাদতে ইখলাস ইবাদতে ইখলাস অর্থ হলো ইবাদতের মধ্যে একনিষ্ঠতা ইবাদতের মধ্যে একনিষ্ঠতা এ প্রসঙ্গে পবিত্র কোরআন মাজিদের থেকে ছোট্ট একটা আয় তেলাওয়াত করেছি এবং বোখারি শরীফ থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি এরপরে কিছু কথা বলার চেষ্টা করবে ইনশাল্লাহ মা তৌফিক আল্লাহ পাক বলছেন অমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কেবলমাত্র তার ইবাদত করার জন্য দাসত্ব করার জন্য ইবাদত মানে শুধু পাঁচ সালাত নয় সিয়াম নয় হজ নয় জাকাত নয় বিসমিল্লা বলে মসজিদে ঢোকা বিসমিল্লা বলে আহার করা পরস্পরে সালাম দেওয়া এবং যাবতীয় ভালো কাজ একেবারে সূর্য ওঠার থেকে শুরু করে সূর্য ডোবা এবং সূর্য ডোবার থেকে সূর্য ওঠা পর্যন্ত চব্বিশ ঘন্টার সময় আল্লাহর বিধান মাফিক চলাটাই হলো আল্লাহ ইবাদত করা ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সার্বিক ক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে চলাটাই কি আল্লাহর ইবাদত করা পাশক তো সারা তো থাকবে জুম্মা তো থাকবে এছাড়া প্রতিটি ক্ষেত্রে কোরআন এবং সই হাদিস মতো চলাটাই হলো আল্লাহর ইবাদত করা এই জন্য আল্লাহ বলছেন আমি মানুষকে কেবলমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি এদের অন্য কোনো কাজ নাই তার মানে এটা নয় যে আপনাকে আমাকে মসজিদে এসে চব্বিশ ঘন্টা পরে থাকতে হবে তা কিন্তু নয় আপনি আমি যদি ব্যবসার কাজটা বিসমিল্লা বলে শুরু করি আল্লাহর বরকত কামনা করি আর সেই ব্যবসাটা যদি একেবারে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চলে তাহলে এই ব্যবসাটা কি হয়ে যাবে একটা ইবাদত হবে এজন্যই প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর বিধান মানা চলাই হলো আল্লাহ ইবাদত করা তাই আল্লাহ পাক বলছেন অমা ওমেরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন আল্লাহদ্দিন তাদেরকে এছাড়া কোনো নির্দেশ করা হয়নি যে তারা খাঁটি মনে একনিষ্ঠ ভাবে আল্লাহর ইবাদত করবে তাহলে ইবাদত করতে হলে কিভাবে করতে হবে আমাদের আমাদেরকে যেহেতু ইবাদত করতেই হবে ইবাদত ছাড়া কোনো গতি আমাদের নাই তো ইবাদত করতে হবে একনিষ্ঠ ভাবে খালেস ভাবে একেবারে নির্ভেজাল ভাবে একনিষ্ঠতা যদি না থাকে ইবাদত কবুলের পূর্ব শর্ত তিনটি তার মধ্যে একটা হলো ইবাদতে খালেস হওয়া একনিষ্ঠতা থাকা সালাদ সিয়াম হজ জাকাত বিভিন্ন ইবাদতের মধ্যে একনিষ্ঠতা তো এই একনিষ্ঠতা যদি না থাকে মোকলেস খুলুসিয়াত যদি না থাকে তাহলে সেই ইবাদত আল্লাপাক কখন গ্রহণ করবেন না তাই আল্লাপাক বলছেন যে তাদেরকে এছাড়া কোনো নির্দেশ করা হয়নি যে তারা খাঁটি মনে একনিষ্ঠ ভাবে আল্লাহর ইবাদত করবে মানে এইটুকু শুধু নির্দেশ দেওয়া হয়েছে অন্য কোনো নির্দেশ তাদেরকে দেওয়া হয়নি অমা উমেরু কোনো নির্দেশই দেওয়া হয়নি ইল্লা ইয়াবুদুল্লাহ মুখলিসিন আলাউদ্দিন কেবলমাত্র তারা খাঁটি মনে আল্লাহর ইবাদত তাহলে এটা হলো এখলাস থাকতে হবে আপনার আমার সালাদ সিয়াম হজ জাকাত উজু গোসল সব ক্ষেত্রে কি থাকতে হবে এখলাস থাকতে হবে দেখা দেখি হজ করা দেখা দেখি সিয়াম রাখা দেখা দেখি দান করা এটা আল্লাপাক গ্রহণ করবেন না যেমন রাজনৈতিক ময়দানে দেখা যায় যখন ভোটের সময় আসে অনেকে দেখা দেখি সালাদ শুরু করে দেয় সালাতে রক্ত হয়ে গেছে সবাই মসজিদে যাচ্ছে কেমন হয় আমিও যাই একটা নেতা মানুষ আমি তাহলে এই বাদরটা কি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য হলো না লোক দেখানোর উদ্দেশ্য হলো অবশ্যই এটা লোক দেখানোর উদ্দেশ্যে গ্রামে সবাই সিয়াম রাখতেছে আমি একটা মাতব্বর মানুষ আমি যদি সিয়াম না রাখি কেমন হয় এটা ঠিক আছে দু চার দিন একটু সাথে থাকি এবারে সে সিয়াম শুরু করে দিল এটা কি হলো লোক দেখানো সিয়াম হলো এখন অনেক রাজনৈতিক নেতারা যারা কোটিপতি সবাই হজ করতেছে ওমরা করতেছে চিত্র নায়িকা চলচ্চিত্র শিল্পীর বড় বড় নায়ক নায়িকা খেলাধুলা বড় বড় প্লেয়ার যারা কোটিপতি এরা কি করছে হস করতেছে ওমরা করতেছে কেন করতেছে টাকা আছে তাই করতেছে এদের এই এইসব ইমারতের মধ্যে কোনো খুলুসিয়াত নাই একনিষ্ঠতা নাই তাই ইবাদতের মধ্যে যদি খুলুসিয়াত বা ইকলাস বা একনিষ্ঠতা এটা না থাকে তাহলে সেই ইবাদত কখনই গ্রহণ করা হবে না তাই ইবাদত কবলের পূর্ব শর্তই হচ্ছে সেই ইবাদতের মধ্যে একনিষ্ঠতা থাকা আল্লাহ সে নবীকে সম্বোধন করে আরো বলছেন কুলিল আবুদু মা মিন দুনিহি বলো আমি নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত করি আল্লাহ তার নবীকে কথা বলে দিচ্ছেন যে তুমি বলে দাও যে আমি নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত করি কিসের সাথে নিষ্ঠার সাথে এই যে সকাল সকাল মসজিদে আসা অজু করে মসজিদে আসা হলো প্রত্যেকটা পদক্ষেপে এক এক এক পদক্ষেপে একটা মর্যাদা বৃদ্ধি হবে একটা পাপ আর এক পদক্ষেপে মর্যাদা পাপ দুর্বৃত হবে এটা তো এমনি হবে না তার মধ্যে কি নিষ্ঠার সাথে আসতে হবে তাকে একনিষ্ঠ ভাবে আসতে হবে আর যদি আপনার আমার নিয়াতের মধ্যে এটা থাকে যে একটা শুক্রবারের দিন সবাই মসজিদে যাচ্ছে সবাই নামাজ পড়তেছে আমি বাড়িতে বসে থাকবো কেন এইভাবে যদি আপনি অলসতা ভরে আসেন তাহলে কিন্তু এটার মধ্যে কোনো খুলুসিয়াত ব্যাকনিষ্ঠতা থাকলো না সালাতে রক্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আজান হওয়ার পূর্বে আজান হওয়ার সঙ্গে সঙ্গে একেবারে সালাত আদায়ের উদ্দেশ্যে অজুর মাধ্যমে যদি প্রতিটা পদক্ষেপ সে মসজিদে এসে মসজিদের জন্য দান পদক্ষেপ দেয় তাহলে ওই দুই পদক্ষেপের কারণে তার মর্যাদা বৃদ্ধি করা হবে এবং তার এক একটা পাপ নেকি পাপ উন্মোচন করে দেওয়া হবে তাই বলা হচ্ছে তুমি বলো হে নবী তুমি বলো আমি নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত করি কিসের সাথে নিষ্ঠার সাথে ইখলাসের সাথে একমাত্র আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে অতএব তোমরা তার পরিবর্তে যার যার ইচ্ছা ইবাদত করো মানে ওই মক্কা কাফির কুরাহিদেরকে বলা হচ্ছে অতএব তোমরা যার ইচ্ছা তার ইবাদত করো তবে আমি একমাত্র আল্লাহর ইবাদত করি নিষ্ঠার সাথে এরপর আল্লাহ আরো বলছেন যে ইন্নাম জাল্লা ইলাইকাল কিতাব আবিল হাক্কি ফাবুদিল্লাহ মুখলিসিন মুখলিসান লাহুদ্দিনা আলা আলিল্লাহ দ্বীনুল খালিস আমরা তোমার নিকট এই কিতাব যথার্থ রূপে নাজিল করেছি অতএব তুমি একনিষ্ঠ ভাবে আল্লাহর ইবাদত করো তাহলে ইবাদত করতে হবে কার জন্য আল্লাহর জন্য একনিষ্ঠ ভাবে এই ক্লাসের সাথে জেনে রাখো নিষ্ঠাপূর্ণ ইবাদত আল্লাহরই নিমিত্তে ইখলাস বা নিয়াতের যথার্থতার উপরে মানুষের কর্মফল নির্ভর করে এই ইবাদতের কর্মফল ইবাদতের সুফল আমরা কখন পাবো যদি আপনার এই মসজিদে আসার আপনার দানের আপনার সাদাকার আপনার হজ সাকার সবকিছুর ক্ষেত্রে নিয়াত শুদ্ধ থাকে নিয়াতের মধ্যে যদি কোনো প্রকার গরমিল না থাকে নিয়াতের মধ্যে কোনো যদি প্রকার কোনো প্রকারের গলতি না থাকে তবেই তার সুফল পাওয়া যাবে বোকারি শরীফের প্রথম একটা হাদিসে বর্ণিত হচ্ছে ওমর খাত্তাব তাআলা আনহু থেকে হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমালু ওয়া মা নাওয়া ফামান কানাত হিজরাতু ইলাল্লাহ ওয়া রাসূলিহি ফা হিজরাতু ইলাল্লাহ ওয়া রাসূলিহি এই হাদিসের মধ্যে ইবাদতের মধ্যে ইখলাস থাকতে হবে নিয়াত শুদ্ধ থাকতে হবে বিশুদ্ধ হতে হবে এই কথাটা প্রথমে বলে দেওয়া আছে অর্থাৎ আপনি আমি যে ইবাদতই করি না কেন সেটা ছোট হোক আর বড় হোক সেটা যদি বিশুদ্ধ নিয়াতে হয় শুদ্ধ নিয়াতে হয় নির্ভেজাল নিয়াতের সাথে হয় তাহলে সেটাই কেবল কি হবে গ্রহণযোগ্য হবে উন্নত উন্নতায় গ্রহণযোগ্য হবে না এই প্রসঙ্গে হাদিসে বলা হচ্ছে নিঃসন্দেহে যাবতীয় আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল প্রত্যেককে তার নিয়াত অনুযায়ী প্রতিদান দেওয়া হবে প্রত্যেক ব্যক্তিকে তার কি হবে নিয়াত অনুযায়ী প্রতিদান দেওয়া হবে অতএব যার হিজরাত আল্লাহ তার রাসুলের সন্তুষ্টির উদ্দেশ্য হবে সে হিজরত আল্লাহ ও তার রাসুলের সন্তুষ্টি হিসাবেই গণ্য হবে অনেকে হিজরত করতেছেন অর্থাৎ সেই সময় মক্কা থেকে মদিনায় যখন হিজরত করা হয়েছিল কেউ কেউ দুনিয়া লাভের উদ্দেশ্যে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন কেউ কেউ বিবাহের উদ্দেশ্যে মক্কা থেকে মদিরা ত্যাগ করেছিলেন তা আল্লাহ নবী সাল্লাম বললেন যে তোমাদের মধ্যে কেউ যদি মানে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে হিজরত করে তাহলে সেই হিজরতই হবে হলো প্রকৃত হিজরত আর তার হিজরত দুনিয়ার জন্য অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্য হবে তার হিজরত সেই হিসেবেই গণ্য হবে অর্থাৎ আপনি যে নিয়াত করেছেন যে নিয়াতে দান করেছেন যে নিয়াতে হিজরত করেছেন সেটা আপনি বুঝবেন আমি বুঝবো নিয়াত অনুযায়ী কর্মফল প্রদান করা হবে তাই হাদিসের শুরুতে বলা হচ্ছে ইন্নামালা আমাল উবেন নিয়াত নিয়াতের উপরেই কি আমল আমলের প্রতিফল নির্ভর করবে অর্থাৎ নিয়াতের মধ্যে যদি খুলুসিয়াত এখলাস বিশুদ্ধতা না থাকে তাহলে সেই আমল করে কোনো কাজ হবে না এই হাদিসের ব্যাখ্যা ইবনু হাজর ইবনু রজব হাম্বুলি বলছেন যে হাদিসটি ইসলামের মূলনীতি সময়ের একটি বড় মূলনীতি এই যে বোখারি শরীফের প্রথম যে হাদিসটা এই হাদিসটা ইসলামের মূলনীতি সময়ের একটা বড় মূলনীতি যেমন নিয়াতের হাদিসটি গোপন ও প্রকাশ্য আমলের মানদণ্ড অর্থাৎ হাদিসটা কিন্তু গোপন এবং প্রকাশ্য সকল আমলের মানদণ্ড হল এই হাদিসটি অনুভাবে প্রত্যেক আমল যা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয় না তাতে আমলকারীর জন্য কোনো সব নেই তদ্রুপ প্রত্যেক ওই আমল যাতে আল্লাহ ও তার রাসুলের নির্দেশ থাকে না তা আমলকারী প্রতি ফেরত দেওয়া হয় যা অর্থাৎ যেটা তরিকায় মোহাম্মাদি মোহাম্মদ সাল্লামের তরিকা অনুযায়ী যেটা হয় না সেটা এই আমলগুলো তার নিকটে ফেরত দেওয়া হয় ইবাদতে ইখলাস না থাকলে তা নিষ্ফল হয় আল্লাহ পাক বলেন তাহলে আমরা বুঝতে পারছি যে ইবাদতের মধ্যে যদি ইখলাস না থাকে তাহলে সেই আমল নিষ্ফল হবে বৃথা হবে কোনো কাজে লাগবে না এ প্রসঙ্গে মহান আল্লাহ বলছেন ও না আমিলু আমালেন হাবান খুব শক্ত কথা এটা নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন যে ও না আমিলু মিন আমালেন আর তোমরা আর তো আর আমরা সেদিন তাদের কৃতকর্ম সমূহের দিকে মনোনিবেশ করব আল্লাহাক বলছেন যে কিয়ামতের মাঠে যেদিন বিচার হবে আমরা সেদিন কি করব আল্লাহাক বলছেন আমরা তাদের কৃতকর্ম সমূহের দিকে মনোনিবেশ করব কে কি কোন নিয়াতে কোন কাজ করেছে কোন ইবাদত করেছে এটা আমি লক্ষ্য করব আল্লাহাক বলছেন অথবা সেগুলিকে বিক্ষিপ্ত ধুলি ধূলিকণায় পরিণত করব রাজা আল্লাহ হাবান মানসুরা এই আমলগুলিকে আমি কি করবো বিক্ষিপ্ত নিক্ষিপ্ত ধুলি করার মতন করে ফেলবো অর্থাৎ নেয়াত যদি শুদ্ধ না হয় এখলাস যদি না হয় ইবাদতের মধ্যে যদি বিশুদ্ধতা না থাকে তাহলে আপনার আমল যত বড়ই হোক না কেন যত সুন্দর হোক না কেন আল্লাহ কি করবেন এই আমলের দিকে দৃষ্টি নিক্ষেপ করবেন এবং যদি বিশুদ্ধ না হয় তাহলে ওই আমলটাকে আল্লাহ পাক হাবাম মানসুরা একেবারে নিক্ষিপ্ত বিক্ষিপ্ত ধুলি করার মতন করে ফেলবে ধুলি করা যেমন এদিক ওদিক বাতাসে উড়ে চলে যায় আপনারা আমার আমলটাও সেই দিকে বাতাসের সাহায্যে এদিক সেদিক উড়ে চলে যাবে এআতের ব্যাখ্যায় হাফেজ ইবনু কাসির বলছেন ওয়াজালিকাল লিআন্নাহা ফাকাদাতে সাত্তু শারঈ এটা এজন্য যে এখানে শারঈ শর্ত অনুপস্থিত রয়েছে তাহলে আপনি আমি আমি যে আমলগুলো করতেছি যদি তার মধ্যে ইখলাস না থাকে তাহলে সেটা কি হবে বিক্ষিপ্ত ধুলাকণায় পরিণত করা হবে এটার অর্থ হাফেজ ইবনু কাসির বলছেন যে এখানে মূল কথা হলো যে এখানে সারি শর্ত উপস্থিত আছে শরীয়তে যে শর্ত অর্থাৎ ইবাদত কবুলের যে শর্ত এই শর্তটা নাই এই না থাকার কারণে আপনার এই আমলটা নষ্ট হয়ে যাবে আর তা হলো আমল ইখলাস একনিষ্ঠতা এবং আল্লাহর বিধানের অনুগামী হওয়া সুতরাং প্রত্যেক আমল যে একনিষ্ঠভাবে সম্পাদিত হয় না এবং শরীয়ত অনুযায়ী হয় না তা বাতিল যে কোনো আমলই হোক যদি সেই আমলটা একনিষ্ঠভাবে সম্পাদিত না হয় এবং শরীয়ত অনুযায়ী না হয় শরীয়ত পন্থায় না হয় বেদাতি পন্থায় হয় তাহলে সেটা কি হবে বাতিল হবে মহান আল্লাহ মানুষের অন্তরের প্রতি তার নিয়াতের প্রতি লক্ষ্য করেন মহান আল্লাহ মানুষের অন্তরের প্রতি তথা তার নিয়াতের উপরে কি করেন লক্ষ্য করেন আবু হুরায়রা রাজি আল্লাহ আনু হতে বর্ণিত রাসুল সাল্লাম বলছেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম খুব একটা সুন্দর একটা হাদিস ইবাদতের মধ্যে যে বিশুদ্ধতা থাকতে হবে ইখলাস থাকতে হবে খুলুসিয়াত থাকতে হবে সেই প্রসঙ্গে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন যে নিশ্চয় আল্লাহ তোমাদের আকৃতি এবং সম্পদের দিকে তাকান না কি কতখানি সুন্দর কি কতখানি সম্পদশালী কার বাড়ি কত সুন্দর এই দিকে আল্লাহ পাক তোমাদের এই দিকে আল্লাহ পাক তাকান না অর্থাৎ আল্লাহ তোমাদের আকৃতি এবং সম্পদের দিকে তাকান না তবে তিনি তোমাদের অন্তর এবং আমলের দিকে তাকান আল্লাহ পাক কোন দিকে তাকাবেন আপনার আমার যে আমল আপনার আমার যে আমল অন্তর কল্প এবং আমল এই দিকে আল্লাহ পাক তাকান ওলাকিন আপনাদের আমাদের যে কল্প রয়েছে অন্তর আছে এবং আমাদের যে আমলগুলো আছে এই আমলের দিকে তাকাবে তাহলে কারো দেহ সুন্দর খুব সুন্দর মানুষ ফর্সা কারো খুব সম্পদশালী কেউ খুব ধনাঢ্য পরিবারের এদিকে আল্লাপাক তাকাবেন উলিয়া ইবাদতের মধ্যে যে বিশুদ্ধ থাকতে হবে নিয়াত শুদ্ধ হতে হবে এই প্রসঙ্গে এই হাদিসটা খুব গ্রহণযোগ্য একটা হাদিস রাসুল সাহসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল ওই সকল ব্যক্তি সম্পর্কে যারা লড়াই করে বীরত্ব প্রকাশের জন্য লড়াই করে অহমিকা প্রদর্শনের জন্য ও লড়াই করে লোক দেখানো ভাবনা নিয়ে তাদের মধ্যে কে আল্লাহ লড়াই কে আল্লাহর জন্য লড়াই করলো তিন প্রকারের লোকের কথা বলো আল্লাহ রাসুলকে যে আল্লাহ রাসুল ওই সকল ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা যে আল্লাহ রাসুল যারা লড়াই করে বীরত্ব প্রকাশের জন্য বীরত্ব লড়াই করে অহমিকা মানে অহংকার প্রকাশের জন্য এবং লড়াই করে লোক দেখানো ভাবনা নিয়ে এদের মধ্যে কি আল্লাহর জন্য লড়াই করলো রাসুল বললেন যে লড়াই করে আল্লাহর কালেমা উঁচু করার জন্য সে আল্লাহর পথে লড়াই করে এই তিনজনের কেউ প্রকৃত মুজাহিদ নয় বরঞ্চ যে লড়াই করলো আল্লাহর কালেমা বাণীকে সমুন্নত করার জন্য উঁচু করার জন্য সেই প্রকৃত মুজাহিদ প্রকৃত ইলাস ব্যয় একনিষ্ঠতা হচ্ছে আল্লাহ সন্তুষ্টি এবং পরকালীন শান্তি এবং মুক্তি লাভের উদ্দেশ্যে ইবাদত করা প্রশ্ন আসতে পারে প্রকৃত ইখলাস তাহলে কোনটা প্রকৃত ইখলাস হলো আল্লাহর সন্তুষ্টি পরকালীন শান্তি এবং মুক্তি লাভের উদ্দেশ্যে ইবাদত করা তাহলে ইবাদত করতে হবে কিসের জন্য ইখলাস বা বিশুদ্ধতা আসবে কিভাবে কেন আসবে কিভাবে আসবে কোন তরিকায় এটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি পরকালীন শান্তি এবং মুক্তি লাভের উদ্দেশ্যে ইবাদত করা অন্য কোন উদ্দেশ্যে নয় যেমন আল্লাহ পাক বলেন অমালে আহাদের ইন্দাহ নিমাতেন তুজা ইল্লা ইফতিগা ওয়াজহি রব্বিল রব্বিহিল আলা সূরা লাইল আর তার প্রতি কারো অনুগ্রহের প্রতিদান হিসেবে নয় বরং শুধু তার মহান প্রতিপালকের সন্তুষ্টি লাভের প্রত্যাশা অর্থাৎ কারো অনুগ্রহ পাবো ইবাদতের মাধ্যমে এই উদ্দেশ্যে ইবাদত করা যাবে না শুধুমাত্র ইবাদত করতে হবে তার মহান প্রতিপালকের সন্তুষ্টি লাভের আশায় অন্যত্র আল্লাহ পাক বলেন মান কানা ইউরিদুল আজলাতা আজ্জান্না ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাজমুমান মাদহুরান ওয়া আরাদা আল আখিরাহ ওয়া সাআলাহা সায়াহা যে কেউ পার্থিব সুখ সম্ভব কামনা করে আল্লাপাক বলছেন যদি কোনো ব্যক্তি পার্থিব সুখ সম্ভব কামনা করে আমি তাকে যা ইচ্ছা সত্য দিয়ে দিই অর্থাৎ দুনিয়ার স্থান সংকট দুনিয়ার সুখ ভোগ শান্তি কামনা করে থাকে তাহলে আমি তাকে কি করি সত্য সেটা তাকে দিয়ে থাকি পরে তার জন্য জাহান্নাম নির্ধারিত করে দিই আল্লাপাক বলছে দুনিয়াতে সুখ দিলাম শান্তি দিলাম কিন্তু পরে তার জন্য আমি যার নাম নির্ধারিত করে দেই তারা তাতে নিন্দিত বিতাড়িত অবস্থায় প্রবেশ করবে এই যার নামে তারা কিভাবে প্রবেশ করবে নিন্দিত এবং বিতাড়িত অবস্থায় একজন অপরাধী যখন অপরাধ করে তখন আমরা কিভাবে তারাই দিই নিন্দিত এবং বিতাড়িত অর্থাৎ বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাস চটথাপ্পর মারতে মারতে তাকে আমরা তাড়িয়ে দেই কিনা এইভাবেই আল্লাহ পাক বলছেন যে তারা পৃথিবীতে সুখী ছিল ধনী ছিল শান্তিতে ছিল যাক জমকতার সাথে ছিল কিন্তু পরবর্তীতে আমি কি করব তাদেরকে জাহান তাদের জন্য জাহান নাম নির্ধারণ করে দেব তারা তাতে নিন্দিত এবং বিতাড়িত অবস্থায় প্রবেশ করবে আর যারা ইমান নিয়ে পরকাল কামনা করে পক্ষান্তরে যারা ইমান নিয়ে কি করবে পরকালের চিন্তা করবে পরকাল পাওয়ার আশা করবে এবং এর জন্য যথাযথ চেষ্টা সাধনা করে যথাযথ চেষ্টা সাধনা করে তাদের চেষ্টা স্বীকৃত হয়ে থাকে অর্থাৎ আপনি আমি কষ্ট করে মসজিদ তৈরি করলাম সালাদ সিয়াম আদায় করলাম ভালো কাজ করলাম নেক কাজ করলাম হজ করলাম জাকাত করলাম এটা কেন পরকালের স্বার্থে একনিষ্ঠ একনিষ্ঠ ভাবে কেবলমাত্র পরকালের স্বার্থে যদি যদি আমরা করি তাহলে আল্লাহ পাক বলছেন যে তাদের এই চেষ্টা মানে আমাদের সেই চেষ্টাটা তখন কি হবে স্বীকৃত হবে সেই চেষ্টাটা আল্লাহাক গ্রহণ করবেন মাকবুল যেমন মাকবুল হজ বলা হয় কবুল হজ হজ্জের মধ্যে যদি খুলুসিয়াত থাকে তা আল্লাহাক ঠিক তখন তখন সেই হজটা কবুল করে নেবেন বসে তো আমল বিশুদ্ধ হওয়ার জন্য প্রয়োজন মনের সকল প্রকার রোগ হতে অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা তাহলে আমলটাকে যদি আমরা বিশুদ্ধ করে নিতে চাই তাহলে সকল প্রকারের রোগ সকল প্রকারের বেদি থেকে অন্তরকে কি করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে সেগুলো কেমন যেমন হিংসা অহংকার ধোকা প্রতারণা গিবত তহমত চগলকুরি পরশ্রী কাতরতা পরনিন্দা পরচর্চা এগুলো থেকে দূরে থাকতে হবে তদ্রূপ মানুষের দোষ দিকে দৃষ্টি দেওয়া থেকেও নিজেকে দূরে রাখতে হবে আর ইবাদতের মাধ্যমে মানুষের প্রশংসা অর্জন অনিষ্ট থেকে রক্ষা পাওয়া তাদের খেদমত বা ভালোবাসা অর্জন করার উদ্দেশ্যে পরিহার করতে হবে কারণ এসবই হচ্ছে মাকলুকের নিকট মুখাপেক্ষি হওয়া অর্থাৎ কোন অবস্থাতেই এই ইবাদতের উদ্দেশ্যে যত মাকলুকের মাকলুক মাকলুক থেকে কোন সেবা পাওয়ার উদ্দেশ্য না হয় যেটা একেবারে শিরকে জানান্তর হাদিসে কুসরিতে আল্লাহ বলেন আনা আগনা সুরাকা আনে শির মান আমেলা আমালান আশ্রাকা ফিহে মাই গাইরি আমি সিরকারীদের শির করতে সম্পূর্ণ মুক্ত সে কুস্তিতে আল্লাহ রাসুলাম আল্লাহর কথা বলছেন আল্লাহ তালা বলছেন যে আমি সিরকারীদের শির করতে সম্পূর্ণ মুক্ত অর্থাৎ ইবাদত যেন কেবল আমার উদ্দেশ্যেই হয় অমামেরু অর্থাৎ প্রত্যেকটা ইবাদত যেন একমাত্র হয় অন্য কারো উদ্দেশ্যে না হয় উদ্দেশ্যে চকিদার দাহাদার বা পুলিশ এদের ভয়ে যেন বা সমাজপতির ভয়ে যেন না হয় তার কারণ যখনই এরকম হবে তখন সেটা কি হবে শিরকে পরিণত হয়ে যাবে আর এই শির আল্লাহ তারা কখনই পছন্দ করে না যে ব্যক্তি আমলের আমলের যে ব্যক্তি আমলে অর্থাৎ ইবাদতে আমার সাথে অন্যকে শরিক করে আমি তাকে তার সেই শিখ সহ বর্জন করি তিনি আরো বলেন আমি শিরকারীদের শির থেকে মুক্ত যে ব্যক্তি আমার জন্য কোনো আমল করলো এবং তাতে শরিক করলো আমি এই শির থেকে মুক্ত আর তা হবে ওই ব্যক্তির জন্য যার সাথে সে শরিক করলো এজন্যই আমল হতে হবে শির মুক্ত অথবা আসুন আমাদের ইবাদত কবুলের জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো আমাদের ইবাদতের মধ্যে আমাদের কি থাকতে হবে ইখলাস বিশুদ্ধতা একনিষ্ঠতা থাকতে হবে আল্লাহ আমাদের প্রত্যেককে আমাদের নিজস্ব ইবাদত গুলিকে একনিষ্ঠতার সাথে করার তৌফিক দান করুন হ্যাঁ। এবং আমাদের ইবাদত গ্রহণ করুন আমিন